জীবনে প্রথম আর শেষ passion. খোঁজ রাখো না স্বপ্ন তুমি একা শুধু নিজেই দেখো না যাকে তার স্বপ্নের খোঁজ রাখো না জানিস তো সাজিয়ে তোমার কাছে আসা গা কথা আমায় ছুঁয়ে দাও কথা আমায় ছুঁয়ে দাও একটু ভরসা আচ্ছা লাল